দিনের আগে রাতটা যেমন তেমনি গল্পের গোড়া এক দেশের এক রাজার ছিল আট আটটা ঘোড়া একটা গল্প বলি শুনুন একটা গল্প বলি শুনুন